আসসালামু আলাইকুম লিফট সিঁড়ি এক হাজার পঞ্চাশ square feet drawing room dining room kitchen room common bedroom common toilet child bed child বেডের সাথে বারান্দা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের টয়লেট এবং বারান্দা